রাসুলের তরিকা করে নিজের ইচ্ছা মতো সালাত আদায় করে করে সালাদকে নষ্ট করে আচ্ছা খাবার কারা নষ্ট করে যারা খায় না যারা খায় না তারা নষ্ট করে উত্তর দিন তো খাবার নষ্ট করে কারা যারা খায় যারা খায় না তারা নষ্ট করে আল্লাহ বলছেন আদব সালাত নষ্ট করে এরা হলো মুনাফেক রাসুলের তরিকায় পড়ে না এরা হলো মুনাফেক এরা সালাত নষ্ট করে দলিল নেন আজাউসালাদ আমি যে বললাম মুনাফেক সালাদ পড়ে সালাদ নষ্ট করে রাসুলের তরিকায় পড়ে না পাঁচশো উনত্রিশ এবং তিরিশ নম্বর হাদিস সহি বুখারি আনাস রাজিউল্লাহ একদিন কাঁদছেন দামেস্কের মসজিদে বসে বসে ইবনু শিহাব জিহার জিজ্ঞেস করছেন অমা ইউকিকা আপনাকে কাঁদাচ্ছে কেন কাঁদছেন আপনি তিনি বলছেন মা আর সাইয়ান মিম্মা কানা আলা দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো রাসুলের যুগে যে আমুলগুলো দেখেছি আমি আজকে সেই আমুল দেখতে পাচ্ছি না খেয়াল করেন ভাষাটা সাহাবি আর আনাস কি সেই সাহাবি দশ বছরের খাদে কয় বছরের দশ বছরের খাদে তিনি বলছেন রসুল সাল্লামের যুগে যে আমুলগুলো দেখেছি আমি দেখতে পাচ্ছি না টিলা সলা কি বলেন নামাজটাও কি রাসুলের যুগের না কিলা আর সলা কি বলেন আপনি আমরা যে নামাজটা পড়ি এটাও কি রাসুলের যুগের না তাবেদের যুগ তখন তাবেদের যুগ তখন আনাস রাজনা বলছেন আলয়সা জয়াই তোমা জয়াই তুম ফিহা সালাদ যেভাবে নষ্ট করেছো সালাতের কোনো অস্তিত্ব কি আছে ভাষাটা শুনুন আলাইসা জয়াই তুম মা জয়াই তুম ফিহা সহি বুখারি হাদিস তোমরা সালাদকে যেভাবে নষ্ট করেছো সালাতের কোনো অস্তিত্ব আছে কি কি বুঝতে আপনি পাঁচশো উনত্রিশ পাঁচশো তিরিশ নম্বর হাদিস সই বুকের আপনি খুলবেন যদি আশঙ্কা করেন যে এই যে কাঁদছেন মানুষের সালাদ দেখে হাই হাই রাসুলের তরিকায় কেউ সালাদ আদায় করে না মহাবিবন কুর্রা আল্লাহ তিনি একজন বিখ্যাত তাবি তিনি বলছেন আদ্রাপ্তু সাবিনা রজুলন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের আল্লাহ রাসূলের সাহাবীদের মধ্যে 70 জন সাহাবী সাক্ষাৎ পেয়েছি কত বড় দাবি আমি 70 জন সাহাবী সাক্ষাৎ করেছি লাউ খরাজ ফিকুমুল ইয়াউম আজকে যদি তারা বের হন 70 জন মা আরাফু শাইনান মিম্মা আনতুম আলাইহি ইল্লান নিদা তারা এসে তোমরা যা করছো আজান ছাড়া রাসুলের যুগের তারা কিছুই পাবে না কি বুঝলেন আপনি আমি যখন বলি রসুল সাল্লামের তরিকায় যে সালাপ পড়ে না সে হলো বেনামাজি তখন আপনারা ক্ষিপ্ত হন এত শক্ত কথা বলেন কি করে এত শক্ত কথা বলেন কি করে আর এটা কথা আমার শক্ত না এর চেয়ে শক্ত কথা আরো আছে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস সাতান্ন নম্বর হাদিস সই বুখারিতে আল্লাহ রাসুলের যুগে একজন ব্যক্তি সালাত আদায় করলেন মসজিদে আবু হুরারা বলছেন রাসুল বসে আছেন মসজিদের কোণে সালাত পড়ে এসে বলল সালাম দিল আল্লাহ রাসুল সালাম উত্তর দেয় বললেন আলাইকা সালাম ইরজি ফাসল্লি ফাইন্না কালাম দুসল্লি ফিরে যাও সালাত পড়ো তুমি সালাত পড়ো নি আবার সালাত পড়ে সালাম দিলেন আবার বললেন এর যে ফাসল্লি ফাইন তো সল্লি সালাদ পড়ো তুমি সালাদ পড়ো নি কয়বার বলেছিলেন তিনবার এবার সাহাবি বলছেন ওয়াল্লাযী বা'সাকা বিল হক লা উহসিনু গায়রাহু আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাসূল আল্লাহর কসম করে বলছি আমি এর চেয়ে ভালো করে সালাত পড়তে পারবো না আপনি আমাকে সালাত শিক্ষা দিন বললেন না যে সালাত তোমার হচ্ছে না শুদ্ধ হচ্ছে না বললেন তুমি সালাদ পড়োইনি একবারে স্পষ্ট পরে বললো আল্লাহ আর পারবো না আমি সালাদ শিক্ষা দিন রাসুলের যুগের ঘটনা মসজিদে নবমীতে একজন সাহাবি আল্লাহ রাসুলের সামনে সালাত আদায় করছেন আল্লাহ রাসুল বলে তুমি জীবনে সালাদ পড়োনি এটা সালাতই না হোজাই ফরদি আল্লাহ বলছেন তেরোশো বারো নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাহাবি তিনি জিজ্ঞেস করছেন এক সাহাবিকে কাম তুসল্লিহা দেখে সলা এই তুমি কত দিন যাবত এইভাবে সালাত পড়তে কাম তুসল্লিহা দেখে সলা এইভাবে সালাত পড়ছো তুমি কত দিন যাবত ওই সাহাবি বলছেন মুনজু আর বাই বাইনা আমা প্রায় তো চল্লিশ বছর যাবত হুজাইফা জিজ্ঞেস করছেন উত্তর দিচ্ছে প্রায় তো চল্লিশ বছর যাবত হুজাইফা রদিয়াল বলছেন মা সল্লাইতা মুনজু আর বাই না সানা চল্লিশ বছর যাবৎ তুমি নামাজই পড়েনি মা সল্লাইতা মুনজু আর না সানা চল্লিশ বছর যাবৎ তুমি নামাজই পড়োনি শোনো শোনো ওলাও মিথ্যা ওয়ান্তা তুসল্লি দেখি সালা শোনো চল্লিশ বছর না তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারাও যাও তুমি যদি এইভাবে নামাজ পড়তে পড়তে মারাও যাও লামিত্তালা হয়ের ফিতরাতি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাহলে তুমি মোহাম্মদের ফেতরাতের দিনের ধর্মের বাজির মারা হবে এই হাদিস প্রমাণ করে নামাজ পড়ে মানুষ বেদিন হয় আমি বেনামাজি বলেছি আপনাকে বেদিন বলিনি হুজাইফরাদি আল্লাহ বেদিন বললেন আমি বেদিন বলিনি অর্থাৎ সালাত আপনাকে রাসুলের তরিকাতেই পড়তে হবে আমি এটা বোঝাতে চাই না দেখো কোনো উপায় নাই এই জন্যই তো আমরা সালাত আদায় করি কিন্তু অধিকাংশই মুনাফেক সাহাবিদের যুগের কথা তাবেইদের যুগের কথা তাবে তাবেদের যুগের কথা আর আজকের কথাটা কি মুসান্নাফ ইবনে আবি সাহিবা তিরিশ হাজার নয়শো বিরানব্বই নম্বর হাদিস ইয়াতি আলান নাসে জামান মানুষের সামনে একটা যুগ আসবে একটা সময় আসবে ফিল মাসাজিদ মানুষ দলে দলে মসজিদে যাবে প্রত্যেকটা মসজিদে মুসল্লি দ্বারা ভর্তি থাকবে ফিল মাসাজিদ পিছনে তাকায় দেখেন সব ভর্তি ও একটু কোনায় বাবু ফাঁকে আছে সব ভর্তি আপনি সব মসজিদে যান সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি সব মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি আল্লাহ বলছেন সব মসজিদে মুসল্লি থাকবে ওয়ালাইসা ফিহি মুমিন কিন্তু কোন মসজিদে একজন ইমানদার পাওয়া যাবে না এই হাদিস অনুবাদ করে সাহাবিরা ভয় করে বলছেন মনে হয় আমাদের যুগ এটা রাসুল মারা গেছেন মনে হয় এই যুগ আমার এই যুগের লোক আমরা তাবিরা বলছেন এই হাদিস অনুবাদ করে মনে হয় এই যুগটা সেই যুগ মসজিদে মুসল্লি আছে কিন্তু কি নাই মমিন নাই মুকমিন বলেন মমিন না হয়ে সালাত আদায় করে কোন লাভ আছে মমিন নাই মুনাফেক আছে কি আছে মুনাফেক আছে এদের সম্পর্কে আল্লাহ বলতে ফাসাউফাইয়াল তাইয়া তারা অচিরেই জাহান নামের তলদেশে নিক্ষিপ্ত হবে গয়াটা কি গয়াটা কি ওয়াইলটা কি ইবন মাসুদ রহিম বলছেন ওয়াদিন ফি জাহান্নাম নামের মধ্যে একটা বিশেষ উপত্যকা বিশেষ একটা দ্বীপ হলো ওয়াইল ওয়াইলুল্লিল মুসল্লিম ওয়াইলটা হলো বিশেষ একটা উপত্যকা বিশেষ একটা দ্বীপ বাড়ি কর সবচেয়ে গভীর জায়গায় এটা জাহান্নাম জেলের মধ্যে জেল তার নাম সেল জেলখানে যাননি যারা বুঝবেন না সেলের কোড আছে সেট কোড মেনে চলতে হবে জেলের মধ্যে জেল তার নাম সেল অর্থাৎ জাহান নামের মধ্যে জাহান নাম বাড়িদুল কর খবিসুত্তম ইবনু মাসুদ রাজনা বলেছেন তোমরা জানো না অয়েলটা কি এটা হলো সবচেয়ে গভীরতম গভীর আর এর খাবার হলো অপবিত্র দুর্গন্ধযুক্ত ইমাম ইয়াজ রহমাহুল্লাহ তিনি বলছেন বা ওয়াদিন ফি জাহান্নাম ওয়াইলটা হলো জাহান্নামের একটা বিশাল দ্বীপ সবচেয়ে গভীর তমহু কৈহন ওয়াদামন আর এই জাহান্নামের খাদ্য শুধু দুইটা একটা হলো পচা রক্ত আর পচা পুঁজ পচা রক্ত আর পচা পুঁজ যারা আমরা সালাত আদায় করি রাসুলের তরিকে করি না যারা সালাত আদায় করি ভিতরে ইমান নাই আল্লাহ বলছেন তাদের স্থান হবে ফাসাউ ফাইয়াল কৌনা ভাইয়া এবার বেনামাজির কথা বলি নামাজ পাঁচ অক্ত পড়েন না বেনামাজি আপনি যারা জুমার দিনে সালাত পড়ে বাকি একদিনও পড়ে না মাত্র এক ওয়াক্ত পড়ে এরা মুসলিম না এরা মুসলিম না আপনি একে মুসলিম বলতে পারবেন না মুসলিম বলার সুযোগ আপনার নেই যারা শুধু রমাদানে সালাত আদায় করে সারা বছর পড়ে না এরা মুসলিম না যারা শুধু দুই ঈদ পড়ে তারা মুসলিম না এই বেনামাজিদের জানাজায় যাবেন না ওদেরকেই বলবেন তোমরাই পড়ো তোমাদের গোষ্ঠী অনেক বড় তোমাদের গোষ্ঠী আবু জেহেলের গোষ্ঠী তো অনেক বড় তোমরাই জানাজা পড়ো আমরা মুসলিম আমরা সালাত আদায় করি আমরা বেনামাজির নামাজ পড়ি না সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বেনামাজি মারা গেলে দাফন করবেন কোথায় দাফন করব দাফন করা নিষেধ দাফন করার কথা বলেনি কেউ কারণ ওর জন্য একটা জায়গা নির্ধারণ করে রাখা এই অপচয় করাটা নিষেধ খুব তর্ক বিতর্ক করলে আপনার সাইনবোর্ড দিয়ে দেবেন বেনামাজিদের গোরস্থান কি দিবেন বেনামাজিদের গোরস্থান ওখানে দাফন করবেন আজকে মারা গেল বেনামাজি তাকে ওকে দাফন করলেন কালকে আপনি মারা যাবেন ওর পাশে আপনাকে দাফন করবেন এটা শরীয়তের খেলা চলবে কেন বেনামাজিদেরকে মুসলিমদের গোরস্থানে দাফন করা নিষেধ কারণ মুসলিমের কবর হবে মুসলিমের পাশে কোনো কাফের পাশে জানা যায় কি দাফন হবে না কি বলেন জানাজা পড়ার কথা আবার জিজ্ঞেস করে কাফের জানাজা হয় আগে আপনাকে স্বীকার করতে হবে বেনামাজি কি কাফের কি স্বীকার করতে হবে বেনামাজি কি কাফের এটা মেনে নিতে হবে আপনাকে ওর প্রতি ঘৃণা তৈরি হতে হবে এক সালাত যদি ছেড়ে দেয় তাই কাফের হয়ে যায় দুই হাজার একশো ছাব্বিশ নম্বর হাদিস কান আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালি তারকহু কুফরুন গায়রা সালাহ সাহাবা কেরাম কোনো আমুল ছেড়ে দিলে তাকে কাফের বলতেন না কিন্তু এক মত ঐক্যমত সাহাবিদের মধ্যে তিরমিজির হাদিস কিন্তু কেউ সালাদ ছেড়ে দিলে তাকে তারা কি বলতেন কাফের বলতেন দলিল পেলেন আপনি